লাজ ময়না নে বয়না লাজে লাজে তু হাসি দে না ঝাড়া না না না ঝলকে না না না ঝাড়া না না না চকহরা দেবী পিন্ধে লাজি যিবু লাজ কুড়ি আলো নিরিমাখি মো প্রেম পাখি নিরিমাখি প্রেম পাখি আগুবি বালো পাখা পাখি ঝরা हंस देना ଦିନ ଲୋ ବିତି ଗଲା ପରେ ହବୁ ମୋର ପାଟ ରାଣୀ ରାଣୀ ରାଣୀ ମୋ ଘରେ ଜହ୍ନଟା ଚଉରାରେ ଦେଲେ ତ কেতে ভালা মনে মনে তোতে নীতি করে দিয়ে কেতে গেলা সপনারে মুহকা দেখি মনিরি মাখি তো প্রেম পাখি মনিরি মাখি প্রেম পাখি আতো পিবারে na na ছানা না ଦେଖିଦେଇ ପଣ୍ଡିତ କହିଛି ବକୁଣରେ ହବ ମେଳା ହବ ମେଳା ନିରିମାଖି ମୋ ପ୍ରେମ ପକ୍ଷୀ ନିରିମାଖି ପ୍ରେମ ପକ୍ଷୀ ଆଗ ବି ପାଖା ପାଖି tu, acidente de লাজো ময়না নে বয়না লাজে লাজে তু হাসি দে না